হ্যালো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপলস সো আজকে একটু ডিফারেন্ট টাইপের একটা ব্লগ হতে যাচ্ছে সেটা হচ্ছে বাইকের অ্যাগেইন স্টিকার সো স্টিকার করতে যাবো এখন শাহিন ভাইয়ের কাছে আর শাহিন ভাইয়ের ঠিকানা হচ্ছে তালতলা খিলগা তালতলাতে মূলত কাস্টমাইজ স্টিকার এবং কি সেই স্পেশালভাবে সেটা আমার জন্য করছে তো স্টিকারটা দারুণ হয়েছে আমি অলরেডি আগে দেখেছি সো একবার ইনস্টল করার পর তারপর দেখা যাবে কীরকম লাগে এবং কি কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন অবশ্যই অন্যপ্লগ পিচ্ছি মিরাজ ছোট ভাই ও হেল্প করবে এখন আমরা বাসা থেকে বের হচ্ছি হ্যাঁ, তাও তোলার উদ্দেশ্যে ready Set go. Go. Oh, এই তো মিশন হচ্ছে কি তালতলা শোরুম এই যে ভাইজান এটা হচ্ছে তো সাইন ভাই খুবই প্যারা ভাই খুব প্যারা এই কারণে ভাই দক্ষিণে চলে উত্তরে চলে গেছি দক্ষিণ থেকে খাওয়া দাওয়া এখনও করিনি একটু আড্ডা দিলাম ভাইয়ের সাথে স্টিকারটা টোটালি ইনস্টল করা হয়েছে জোস হয়েছে জোস স্পেশালি থ্যাংকস সাইন ভাইকে এত সুন্দর একটা স্টিকার আমাকে করে দেওয়ার জন্য বাইকের আর আপনারা যদি কেউ স্টিকার করতে চান অবশ্যই আমার বললে ইনশাল্লাহ ভাইয়া কিছুটা ডিসকাউন্ট করে দিবে আর ভাইয়ার ফুল ডিটেলস অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে তো আল্লাহ হাফেজ বাই বাই